আমার বাংলা মদ কোম্পানি বাংলা মদ কোম্পানি আমার বাংলা মদ কোম্পানি তোমার আগে হ্যাঁ কে দিল আগে আপনি দিলে আমি আপনার কাছ থেকে কিনলাম ও ঠিক আছে আমি তাহলে তোমাকে চাটা ফ্রি দিচ্ছি বাংলার সাথে গিয়ে খেও are you comedy me Bangla মদ কোম্পানি আমার দাদু যে বিক্রি করবো এরকম বলবেন না স্যার ওই ওইখানে বসে আমি বাংলা কোম্পানির জন্য আপনাকে তিন দিয়েছি হ্যাঁ দিয়েছো সে তো আমার এই বাংলা নামের গাঁজা কোম্পানির জন্য কোম্পানিটা বাঁশ হয়ে গেছে নিয়ে নাও নিয়ে নাও বলেন কি বাঁশ হওয়া গাঁজা কোম্পানি গাঁজার কোম্পানি আমি তিরিশ কোটি দিয়েছি তিনশো কোটি হ্যাঁ এই চিরিং শান্তি মাতালে নয় বদলাম করবে না তিন কোটি নিয়েছি তিন তাই নাকি শালা তিনশো কোটি নিয়েছেন তিনশো কোটি আপনার ভাইপো নিজে হাতে নিয়েছে কি ভাইপো আপনার ভাইপো যে আপনাকে মাতাল বলে ডাকে সে তো আমাকে অনেকেই ডাকে মাতাল তো আমার ডাক নাম ওই গাঁজা খদ্দের মতো দিয়েছে কাঁচা পাঁচটা গুঁজে তোরা এতজন মিলে একটা বিড়ি করে কি হতে পারি না কি করবো বলুন ও সালা একাই একশো যেমন তার সাহস তেমন তার বিড়ি খাওয়ার স্টাইল আগে বিমল খেত এখন বিমল বাদ দিয়ে বিড়ি খাওয়া ধরেছে বলিস কি দাদা অমন একটা নেশা করে আমাদের দলে থাকলে খুব ভালো হয় ভালো করে ট্রেনিং দিয়ে এই ছেলেটাকেই খৈনির দোকান তারপর গায়ের দোকান এসব বন্ধ করানো যায় আই সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো মনে করো ওকে আমি পেয়ে গেছি বিড়ি খায় মানে টাকা জোর তেমন নেই সিগারেট দিয়ে ওকে হাত করতে হবে না শোনা গো আমার